হ্যালো গাইজ আসসালামু আলাইকুম welcome to my YouTube channel আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি আজকে আপনার দেখাবো ইউটিউব ইনবক্স ডলারে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রোফাইল সেট আপ করতে পারেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর পরই পাঁচ ডলার ফ্রি পান তো আজকে আমরা কাজ করবো এটিএনটি এই আইপিটা আইএসপিটা দিয়ে আর আপনারা যারা সার্ভে কাজ করতে চান আমাকে নক করবেন ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি আমার গ্রুপ ফোন নাম্বার সব কিছু দেওয়া থাকবে অ্যান্ড যারা আগে নিতে চান যারা কাজ করতে চান ইনভেস্ট করার মানসিকতা আছে অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদের ফুল সাপোর্ট দিয়ে হেল্প করবো ইনকাম করার জন্য সো চলুন শুরু করা যাক আজকে ভিডিও আজকে আমরা ইনবক্স ডলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এর জন্য আমরা লিখবো ইনবক্স ইনবক্স ডলার্স পরে আমরা এরকম একটা ইন্টারফেস আসবে সার্চ দেওয়ার পরে আমরা ইনবক্স ডলার ডট কম যেটা আমরা সেখানে ক্লিক করে দেবো তারপরে আমাদের নিয়ে চলে আসবে ইনবক্স ডলারের ইন্টারফেজে নেটটা একটু বেশি ঝামেলা করছে ওকে তো আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তারপরে আমরা এখানে দেখেন সেইখানে আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে এবং আমরা পাঁচ ডলার ফ্রি পেয়ে যাব এবং ইনবক্স ডলারে আপনাদের নাম্বার ভেরিফিকেশন লাগে এবং উইথড্র দিতে পারবেন ফ্লিপকার্টের মাধ্যমে তো বেশি কথা না বলে আমরা চৌরাস্কের কাজটা শুরু করে আমরা এখানে আমাদের ইমেলটা দিয়ে দিলাম তারপর আমাদের পাসওয়ার্ড দিতে হবে চলুন আমরা পাসওয়ার্ড দিয়ে ভিডিওতে ব্যাক করছি ওকে আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি and sign me up okay তো দেখুন তারপর বলেছে confirm your email to earn past USD তো আমরা আমাদের ইমেলে চলে যাব ইমেলে গেলে আমরা দেখতে পাবো আমাদের ওখানে একটা ভেরিফিকেশন মেইল এসেছে আগে আমরা একটু ওয়েট করি আচ্ছা, আমরা রিফ্রেশ দিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের ইনবক্স ডলার থেকে মেইল চলে এসেছে ওকে তো এরকম মেলটা দেখতে পাবেন দেন আপনারা কনফার্ম মেল এখানে ক্লিক করবেন এখান থেকে আমাদের রিডিরেক্ট করে অন্য একটি পেজে নিয়ে যাবে দেখুন আমাদের ইমেল ভেরিফিকেশন হয়ে গিয়েছে অ্যান্ড কংগ্রেচুলেশনস জানিয়েছে আপনি পাঁচ ডলার পেয়েছেন এই যে দেখেন আমাদের এখানে পাঁচ ডলার উইথড্র অ্যাড হয়ে গিয়েছে তো আমাদের প্রোফাইল সার্ভেটা কমপ্লিট করতে হবে যার কারণে আমরা এখানে টেক ইউর ফার্স্ট সার্ভে এখানে ক্লিক করব ওকে তারপর আমাদের profile survey click profile survey complete করতে হবে আমাদের এখানে প্রোফাইলের ইনফরমেশনগুলো আসবে তো এখানে জেন্ডার হচ্ছে মেল এজ আমরা এখানে আমাদের প্রোফাইল অনুযায়ী এজ হচ্ছে ফোরটি তো এই ইনফরমেশনগুলো আপনারা যার থেকে আইপি নেবেন উনি আপনাদের দিয়ে দিবেন আমার পেজ মেম্বারদের আমি দিয়ে দিব দেখেন বারো ছয় উনিশশো একাশি তো আমরা এখানে বার্থডেটটা ডেটটা দিয়ে দিচ্ছি ওকে তারপর আমরা কন্টিনিউ দিব দেন আপনার education level masters degree always দিবেন আপনার relationship status married house hold দিবেন হচ্ছে ওন অ্যাপার্টমেন্ট ভিডিওটি খুব বেশি বড় করব না যার কারণে আমি আপনাদের খুব সহজ করে একটু তাড়াহুড়া করে দেখাচ্ছি অ্যান্ড দেন হচ্ছে আমাদের চিলড্রেনের কথা বলেছে আমরা হচ্ছে বয় টেন দিচ্ছি এই ইনফরমেশনগুলো আপনাদের কিন্তু আমরা নোটপ্যাডে দিয়ে দিব আর ভিডিও দেখে আমার যারা পেইড মেম্বার আছেন আপনাদের কিন্তু আমি এরকম নোটপ্যাডের ইনফরমেশনগুলো দিয়ে দিব চিন্তা করার কিছু নেই আর যারা আমার মেম্বার নাই ভিডিও দেখছেন তাদের জন্য বলছি আপনাদের আইপি প্রোভাইডার আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে দিবে কথা কথায় দুই তিনটা কোশ্চেন আমরা পার হয়ে গেলাম বা যদিও কোশ্চেন সম্পর্কে বলতে পারিনি বাট দেখেন এগুলো যেগুলো দিচ্ছি প্রোফাইলে সার্ভে করার সময় আপনার প্রথমে এবং শেষের দিকে এই কোশ্চেনগুলো থাকবে তখন আপনাকে এই অ্যান্সারগুলো দিতে হবে এবং সেম টু সেম এগুলোই দিতে হবে দেখেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অল টাইম হচ্ছে ফুল টাইম এমপ্লয়মেন্ট এমপ্লয়েড এটা দিবেন নেক্সট আমাদের গেছে আপনার হচ্ছে যে জব টাইটেল সম্পর্কে বলেছে কোথায় জব করেন আমরা আইটি কোম্পানিতে জব করে এই জন্য দিলাম ইনফরমেশন টেকনোলজি আপনার হচ্ছে যে অর্গানাইজেশনে আপনি কিসের কোন ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন ওকে আমরা এখানে হার্ডওয়্যার দিয়ে দিলাম টেকনোলজি ডিপার্টমেন্ট অ্যান্ড আপনি কি পারচেস করেন ডিসিশন দেন হার্ডওয়্যার সম্পর্কে সেটা দিয়ে দিলাম নেক্সট পেজ আপনার জব টাইটেল আমরা ম্যানেজার দিয়ে দিচ্ছি অল লোকেশনে আপনার কতজন এমপ্লয় আপনার অর্গানাইজেশনে জব করে আমরা এখানে একশো থেকে পাঁচশো দিয়ে কন্টিনিউ করে দিলাম next step all decision okay পাঁচ থার্টি ডেজ তিরিশ দিনে আপনারা অনলাইনে কতবার শপিং করেছেন আমরা ছয় থেকে দশ দিয়ে কন্টিনিউ করে দিলাম নেক্সট কোয়েশ্চেন আপনার before taxes house hold income কত এগুলো কিন্তু আপনাকে নোটপ্যাডের মাধ্যমে আমরা দিয়ে দেবো আমরা এখানে এটা দিচ্ছি এক লাখ পঁচিশ হাজার থেকে এক লাখ উনপঞ্চাশ হাজার আপনার জিপ কোড দিতে বলেছে আমরা আমাদের জিপ কোডটা দেখে আসছি আমরা এখানে জিপ কোডটা দিয়ে কন্টিনিউ করে দিলাম নেক্সট স্টেপ আপনার ইন্ডাস্ট্রিতে আপনি বা অন্য কেউ নিজের কোম্পানিগুলোতে কোথাও জব করে নাকি আমরা ইনফরমেশন টেকনোলজি দিয়ে কন্টিনিউ করে দিলাম ওকে আমাদের খুব সম্ভবত হয়ে গেছে প্রোফাইলটা প্রোফাইল সার্ভে আমাদের ইনভার্সরা ইন্টারফেসে আমাদের রিডিটেক্ট করে নিয়ে যাচ্ছে ওকে এই যে দেখেন ইউ হ্যাভ আর্ন পঞ্চাশ সেন্ট আমরা পঞ্চাশ সেন্ট এটা করার কারণে পঞ্চাশ সেন্ট আর্ন করেছি সেটা আমাদের করছি এবং আমাদের অ্যাকাউন্টে আমরা দেখবো পঞ্চাশ সেন্ট অ্যাড হয়ে গিয়েছে দেখেন পাঁচ ডলার পঞ্চাশ cent so your match okay আমাদের একটা এক সেন্টের এক মিনিট একটা সার্ভে দিয়েছে আমরা এটা করে আসছি ওকে দেন আমাদের সার্ভেতে নিয়ে যাচ্ছে এখানে খুব সম্ভবত দুইটা তিনটা কোশ্চেন্স থাকবে ওকে একটু লোড নিচ্ছে দেখেন আমাদের এখানে কোশ্চেন এসছে which of this thing have you done in twelve month okay আমরা এখানে কি দিব আমরা এখানে এটা দিয়ে কন্টিনিউ করে দিলাম consult family doctor okay next questions okay আমরা কন্টিনিউ করছি ওকে আমরা হচ্ছে ইয়েস দিয়ে দিচ্ছি দেখেন আমাদের এখানে হয়ে গিয়েছে দেখেন অ্যাক্সিডেন্ট যুক্ত হয়েছে তো আপনারা এখানে সার্ভেগুলো পাবেন কোথায় গিয়ে এখানে সার্ভে লিখাটা আছে এখানে ক্লিক করবেন আপনার সার্ভেগুলো এখানে একের পর এক শো করবে একটু লোড নিচ্ছে এই যে দেখুন এইগুলো হচ্ছে যে সার্ভেগুলো পচা কি পঁচাত্তর সেন্ট পঁচিশ সেন্ট পঁচিশ সেন্ট পঁচিশ সেন্ট পঁচাত্তর সেন্ট এক এক ডলার পঁচিশ সেন্ট তো এইখানে সার্ভেগুলো আপনারা এখান থেকে সার্ভে করতে পারবেন আর তারপরে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাড্রেস নাম দিয়ে ভেরিফাই করে নেবেন তো এইখান থেকে যে অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এই ইন্টারফেসটা চলে আসবে তো আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আমাদের অ্যাকাউন্টটা একবার ভেরিফাই করে নিব okay first name last name street address city and state okay তারপরে এখানে আপডেট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন and দেখেন thank you your account updated updates has been set তো দেন আপনারা এখান থেকে সার্ভেতে ক্লিক করে সার্ভে করবেন এবং উইথড্র দেওয়ার আগে আপনাদের নাম্বার ভেরিফাই চাইবে তখন নাম্বার ভেরিফাই করে দেবো ওকে সো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথে থাকুন যারা আমার সাবস্ক্রাইবার আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিও দেখছেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে নিন সার্ভে রিলেটেড অসংখ্য ভিডিও আপলোড করা হবে আস্তে আস্তে সো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বর্তমান প্যান্ডেমিক পরিস্থিতিতে সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ